প্যাকিং কমপ্লিট আমাদের একদম বেঁধে নিয়েছি বাঞ্জি কট দিয়ে দড়িও আছে ওরটা ছোট রাকশাক বলে এইভাবে প্লাস্টিক দিয়ে উপরে বেঁধে নেওয়া হয়েছে সাইডেও মানে প্লাস্টিক আছে যাতে জল না ঢোকে ব্যাস এটাও হয়ে গেছে এটাও নিচে ট্যাং ব্যাগটা রয়েছে ট্যাং ব্যাগটা নেব এটা তৃষিদের জন্য আনা হয়েছে এটা তৃষিদের জন্য তো আমরা রেডি হচ্ছে এখন হয়ে গেছি রেডি জ্যাকেট পরা হয়ে গেছে আমরা চলে এসেছি এখন ফারাক্কায় কিছুক্ষণ আগেই পৌঁছালাম এখন ব্রেকফাস্টটা করে নেব সবাই আছে এখানে একদম যাক ফারাক্কা ব্যারেজটা একটু ফাঁকা পাওয়া গেছে নাহলে যা পরিস্থিতি থাকে সব মাঝে মাঝে অবস্থা খুব খারাপ হয়ে যেত আর যা গরম এখানে একটু দাঁড়িয়েছি জায়গাটার নাম কি বেশ গাজল জায়গাটার নাম গাজল এখানে দাঁড়িয়েছি কৌশিকদার গাড়ির প্ল্যানটা খুবই লো হয়ে গেছে তো ওটাকে আগে ভরা হবে তারপর আমরা যাবো ওখানে একটা ওই সাইডটা একটা বাজাজের অথরাইজ ডিলার সব আছে সবাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এরা আখের রস খাবো আখের রস বানাচ্ছে কাকা জল খাওয়া খাই করছে নতুন চশমা কিনে গ্লেজ মারছে হ্যাঁ ঠিক আছে এই আগুন দে ওখানে দেখ আখের রস বের মুরগি হ্যালো আমরা একটু দাঁড়িয়েছি পাঞ্জিপাড়া ক্রস করলাম সবে একটা হোটেলের সামনে দাঁড়ালাম খাওয়া দাওয়া করবো একটু দেখি এখন প্রশান্ত দ্বারা আসছে না প্রশান্ত দ্বারা এলে আবার বাকিটা যাব ভাবছি লাঞ্চটা এখান থেকেই করে নেব কি না যদি সম্ভব হয় লাঞ্চটা এখান থেকেই করে নেব হ্যাঁ সবাই ভাত বলেছি দুপুরবেলা ভাত খাও বাঙালি মানুষ ভাত না খেলে তো আবার জমে না ঠিক ভাতটা খাবো কিষানগঞ্জ সবে ক্রস করলাম ক্রস করেই বাদিকে একটা ধাবা রয়েছে ওখানে দাঁড়ালাম সবাই ফ্রেশ হচ্ছে আমিও হাত মুখ ধুয়ে নিলাম এখন খাবো সবাই ভাত বলেছি আর ডিমের অমলেট আর দুজনের দুটো পনির দেখা যাক আসুক খাবার কেমন হয় আপনি কিছু বলতে চান হ্যাঁ? এখানে কি হচ্ছে এখন ও আজ মহরমের দিন তো এই জায়গাটায় এরা মহরম পালন করছে রাস্তায় তো আমাদের মনে হচ্ছে ডান দিক দিয়ে যেতে হবে হ্যাঁ ডান দিক দিয়ে আমাদের যেতে হবে মনে হচ্ছে ডান দিক দিয়ে যাব খুব গরম প্রচণ্ড গরম বাপরে এখানে তো অনেক লোক এরা এত লোক বাহ খুব সুন্দরভাবে এরা মহরম পালন করছে এদিকেও আছে কিছু আমাদের এই দিক দিয়ে ডাইভার্ট করে দিল তো আমরা সামনে গিয়ে আবার ওই লেনটাই উঠে like damn. Can't get enough of this mode, like I don't even know where I am. পেলাম ক্যাবলি একটু থামস আপ জল কিনলাম কেনার জন্য দাঁড়ালাম সবাই আছে চা বাগানের পাশে আমরা দাঁড়িয়েছি একটু ছবি তুলছে ছবি তুলা হলে আমরা বেরিয়ে যাব আমরা ফুলবাড়ি থেকে চলে যাব ডোবা হয়ে Lataguri hotel Tell me I'll be what I need And on dude, I got my needs. Rose the gun and kill the sound. Some Someone always let us down. Uh, I can tell that you're a dancer. Throwing your hands in the air that you answer. When I ask you if you want to, you're ডান দিকে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি ফুয়েল আপটা করিয়ে নেব ফুয়েল আপটা করে অন্ধকার প্রায় হয়ে এসেছে তো আমরা এখান থেকে ফুয়েল আপ করে একটু দাঁড়াবো এখানে দাঁড়িয়ে তারপর আমরা বাকিটা যাব লাটাগুড়ি হোটেল ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে বুঝতে পারছি না দেখাতে পারবো কি না তবে নেক্সট ব্লগে পাক্কা দেখাচ্ছি এই দিকটা পুরোটা অন্ধকার একদম ঘন জঙ্গলই মনে হচ্ছে রাতে ঠিক বুঝতে পারছি না ম্যাপটা একটু দেখে নিই ঠিক আছে চলো এখন তিস্তা ব্যারেজের ওপরে ওইখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা যাবো ওদিকে ও আরে ভাই জল দেখে ভয় লাগছে ও আমরা চলে এসেছি লাটাগুড়িতে ইউনিক ইন হোটেলে আছি রিসর্ট বলতে পারো সব ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে শুয়েছি সারাদিন বিভৎস গরম ছিল ভেবেছিলাম বৃষ্টি হবে সব রেন লাইনে টাইনে সব বাইরে রাখা ছিল ব্যাস সব ঘেমে জল হয়ে গেছি কি হলো কেউ আমি পাচ্ছি না হ্যাঁ দেখ চিকেন এই চিকেন